আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন এই প্রতিবাদে এবছর পালিত হচ্ছে দিবসটি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন দিবসটি পালনের অংশ হিসেবে সচিবালয় সব সরকারি গুরুত্বপূর্ণ ভবন স্থাপনায় গতকাল সন্ধ্যা থেকে দুই রাত নীলবাতি প্রজ্বলন করা হচ্ছে বিদেশে বাংলাদেশের দূতাবাস ও পেনশনগুলোতেও নীলবাতি প্রজ্বলনের ব্যবস্থা করা হয়েছে এদিকে এই উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী আলোচনা সভা চেয়ার বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কক্সবাজার সদরে খরুলিয়ার বজ্রপাতে সুনীল বড়ুয়া নামে এক যুবকের প্রাণহানি হয়েছে তিনি উপজেলার ঝিলংজি ইউনিয়ন খরুলি এলাকার বড়ুয়া পাড়ার মৃত চিত্তরঞ্জন বড়ুয়ার ছেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান বলেন গতকাল বিকেলে স্থানীয় কয়েকজন খালে কাঁকড়া ধরতে গিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক ঝড়ো হয় কবলে পড়ে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় সুনীলের বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জেলেদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া জাতীয় মৎস্যজীবী সমিতির হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জেলে সমিতির সভাপতি মোহাম্মদ আলমগীরের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এই সময় সংস্থাটির উপপরিদর্শক গোপাল কৃষ্ণ সাহা জেলে সমিতি নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনায় অংশ হিসেবে নাক্ষণছড়িতে পাঁচশো দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি গতকাল বিকেলে বর্ডারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এগারো বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে দুস্থ পরিবারের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় দরিদ্র দুস্থদের মাঝে বিজিবি কর্তৃক ইফতার সামগ্রী বিতরণের এই কার্যক্রম অব্যাহত রয়েছে টেকনাফির নীলা ইউনিয়নে হতদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ শুরু হয়েছে গতকাল নীলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালে আহমেদ পানখালি খাল সংস্কার কাজে উদ্বোধন করে এই সময় ইউপি সদস্য প্রকল্পের ঠিকাদার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দশ লাখ পঁচিশ হাজার টাকা ব্যয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও প্রকল্পের বাস্তবায়ন করেছে প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার দশ হাজার জনসাধারণের দীর্ঘদিনের বর্ষাকালীন সময় দুর্ভোগ লাঘব হবে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামগ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটি শুরু হয়েছে সকাল নয়টা চার মিনিটে চলবে বিকাল তিনটা এক মিনিট পর্যন্ত